আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ সাগর আর আমাদের আজকের ভিডিওটি হবে একটি সার্ভে সাইট নিয়ে সার্ভেতে একটি মোস্ট পপুলার সাইট এই সাইটে আপনি USA Canada Australia UK India সহ পুষ্পান্ন দেশটি দেশ থেকে কাজ করতে পারবেন কিন্তু ইউএসএ অ্যান্ড ইউকে থেকে সবচেয়ে বেশি কাজ হয় এখানে পেমেন্ট মেথড হিসাবে রয়েছে PayPal Skrill Amazon Tango and Bitcoin তারপরে এখানে কাজ করে আপনি বিটকয়েন উইডো দিতে পারবেন যাদের বিটকয়েন প্রয়োজন হয় আর তারপরে আপনার এখানে রেফার সিস্টেম রয়েছে রেফারে আপনি আর্ন করতে পারবেন পঁচিশ পার্সেন্ট আপনি আপনার ফ্রেন্ডদের রেফার রেফার করলে তারা ইনকাম করলে তার পঁচিশ পার্সেন্ট আপনি ইনকাম করতে পারেন তার মানে আপনার ফ্রেন্ড যদি চার ডলার আর্ন করে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে এক ডলার চলে আসবে আর এখানে আপনার <clears throat> যদি আপনি মন দিয়ে কাজ করেন পাঁচ থেকে ছয় ঘন্টা কাজ করলে দশ থেকে পনেরো ডলার কাজ করা কোনো বিষয় না তো আমরা জয়েন হেয়ারে গেলাম এখানে অ্যাকাউন্ট করা খুবই সিম্পল অ্যান্ড ইজি আপনি একটা এসএসএন অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম আপনার মনের মতো ইউজার নেম পাসওয়ার্ড অ্যান্ড একটা মেইল মেলটা অবশ্যই এসএসএন এর নেমের সাথে মিলাইয়া দিবেন অ্যাড্রেস এসএসএন অনুযায়ী জিপ কোড এসএসএন অনুযায়ী এবং আপনার এখানে প্রথম উইড্রোটা পেপ্যালে দিতে হয় এজন্য পেপ্যাল মেল দিয়ে দিবেন আপনার যে পেপ্যালে ফার্স্ট উইড্রো দিবেন এখানে আপনি ভিপিএন আইপি প্রক্সিতে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টটি এখানে ই করবে না অ্যাকসেপ্টেড করবে না তারা সেটা বলে দিয়েছে যত ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো অবশ্যই আপনাকে টিক দিয়ে রেজিস্টার্ড করে নেবেন যেহেতু আমি এর বাইরে রয়েছি সবচেয়ে বড় কথা এখানে আইপি নয় আপনি ইউএসএ ভিপিআই ইউজ করে ভিপিএস ইউজ করে কাজ করবেন তো কাজ ভালো হবে আইপি দিয়ে অনেক ধরনের প্রবলেম হয় যেহেতু এগুলো প্রিমিয়াম সাইট তো দেখেন আপনি শাউট বক্স যেখানে কাজ করলে পয়েন্ট হিস্টোরিগুলো আসে দেখেন কিছুক্ষণ আগে যারা কাজ করছে এখানে একশো পয়েন্টে এক ডলার দেখেন দুই ডলার তিরিশ সেন্টের কাজ করছে আবার এখানে পয়েন্ট ভিত্তিক কাজও আছে আবার ডলার ভিত্তিক কাজও আছে কিছু কিছু অফার ওয়েলস আছে যখন এখানে দরকার হচ্ছে সিপিএক্স সিপিএক্স এর কাজগুলি ডলার হিসাবে দিয়েছে আর এই যে হ্যাশট্যাগ এত তিন হাজার যাই হোক ওইটা দেখেন পয়েন্ট হিসাবে দিয়েছে আপনি সব ধরনের কাজই রয়েছে এই দেখেন এখানে ভিডিও দেখেও আপনি আর্ন করতে পারবেন যেহেতু আমি ভিপিএসের বাইরে রয়েছি মোবাইল দিয়ে ভিডিওটা রেকর্ড করতেছি এই জন্য আমি আর কি সাইন আপ করে দেখাতে পারতেছি না আপনারা সাইন আপ করে নেবেন একবারে সিম্পল কোনো সমস্যা নেই আর এই সাইটটার ভেরিফাই নিয়ে আমি নেক্সট একটা ভিডিও দেব আপনাদের রিসপন্সের উপর নির্ভর করে আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি আপনি যদি এই সাইটে কাজ করেন আপনি যদি ডেইলি সর্বনিম্ন তিন চার ঘন্টা কাজ করে যদি দশটা ডলার কাজ না করতে পারেন তাহলে আমাকে জানাবেন হান্ড্রেড পারসেন্ট এখানে কাজ হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ভালোবাসা প্রত্যাশা রইল আপনারা যদি কমেন্ট বক্সে যাদের ভেরিফাইয়ের ভিডিও দরকার তারা কমেন্ট বক্স সেকশনে কমেন্ট করলে আমি তাদের জন্য ভেরিফাই ভিডিও দেব কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এ টু জেড আর অবশ্যই অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম